আসসালামু আলাইকুম যারা আমার এই কোর্সটিতে এনরোল করেছেন তাদেরকে এই কোর্স এই ভিডিওটা প্রথম ভিডিওটা সবাই দেখতে পারবে তো সবার উদ্দেশ্য বলছি যে এই ভিডিওটা খুবই ছোট হবে এবং আমি দেখাবো যে আসলে আমি কিভাবে কাজ করি এবং আপনাদেরকে কি কি শেখাতে পারি তো সংক্ষিপ্ত আকারে পাঁচ মিনিটের ভিতরে আমি শেষ করব আর এরপরের ভিডিওগুলোতে আমি একদম ফুললি যেভাবে আপনাদেরকে কাজটা দেখালে আপনারা কাজ করতে পারবেন আস্তে আস্তে করে একদম পার্ট টু পার্ট আপনাদেরকে খুব সহজভাবে যাতে করে আমি বোঝাতে পারি নিজের ভিতর যতটা আছে সবটা দিয়ে বোঝানোর ট্রাই করব তো চলুন আমি একটু দেখি যে আমি আসলে মানে আমি তো লোকাল কাজ করি তাহলে আমি কতগুলো কাজ করি এবং কি কি কাজ করি আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই তো এখানে আমি যদি একটু পেজে আসি তাহলে আমার কাছে দেখেন যে অনেকগুলা কিন্তু পেজ আছে হ্যাঁ তো আমি এই কোম্পানিগুলোর সাথে জড়িত আছি আপনার এখানে যতগুলো কোম্পানি দেখছেন এরা এক কথায় যাদেরকে আমরা উদ্যোক্তা বলে থাকি মোটামুটি একটা বিজনেস শুরু করেছে তো মোটামুটি দেখা যায় যে এখানে প্রায় আপনার চল্লিশটা পেজ আছে চল্লিশটার ভিতরে আমার আমাদের নিজেদের ব্যবসা আছে পাঁচটা এবং বাকি সবগুলোই মানুষের পেজ তো অ্যাভারেজ দেখা যায় যে প্রত্যেকটা পেজ থেকে কিছু না হলেও প্রতি মাসে আমার ইনকামটা আসে আপনার দশ হাজারের উপর প্লাস থাকে প্রত্যেকটা পেজ থেকে এবং অনেক পেজ আছে যেখান থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজারও আসে তো আমি কোর্সের ভিতরে এগুলো বলবো তো এখানে দেখছেন আপনারা এতগুলো পেজ এবং আমার এই আইডি ছাড়াও আরও একটা আইডি থেকে আমি কাজ করি যেটা আমার আইডি না বাট ওইটা ভেরিফাই একটা আইডি তো আমার দুই তিনটা ভেরিফাই আইডি আছে যেগুলো দিয়ে আমি কাজ করি ভোটার আইডি কার্ডে ভেরিফাই করা তো এখানে দেখেন একটা আইডি আছে যেখানেও আপনার অনেকগুলো পেজ আছে তো বর্তমানে প্রায় চুয়ান্নটা অথবা ষাটটা এরকম হবে আমার আসলে হিসাব নাই তো প্রত্যেকটার সাথে কিন্তু প্রায় দশ হাজার টাকার উপরে কিন্তু আমি এক একটা কোম্পানির কাছ থেকে এ করে থাকি ইনকাম করে থাকি যেটা আমি আপনাদেরকে বললাম এখানে দেখেন যে অনেকগুলা কিন্তু যে আছে এর ভিতরে আমাদের আছে একটা দুইটা তিনটা তিনটা আর আমার একটা চারটা তো এখানে চারটা আর একটা পাঁচটা এই পাঁচটা বাদে এখানে দেখেন এইটা কিন্তু আমাদের না এইটা আমাদের না এইটা আমাদের না এই যে এখানে চরিত্র ফটোগ্রাফি তারপরে তামান্না বিউটি আর সেই যে প্রয়োজন ডট কম এটা আমাদের নিজস্ব জেলার একটা কোম্পানি তো এই যে মেহেদি এইটার একটা কাজ চলছে অলরেডি দশ হাজার লাইকের একটা কাজ চলছে এবং বাকি যারা গেমিং নিয়ে কাজ করে সেটারও কাজ চলছে লাকজারি এই যে এই পেজটা আমাদের শোর এলাকার পেজ তো এটাও কাজ চলছে তো অলরেডি কিন্তু এখানে অনেকগুলা পেজের কিন্তু কাজ চলছে যেখান থেকে দেখা যায় যে আমার ইনকামটা কিন্তু প্রতি মাসে এক একটা পেজ থেকে দশ হাজার টাকার উপর আসে এবং কিভাবে আমি এটা করেছি এবং এতগুলো কোম্পানি কিভাবে আমার সাথে অ্যাড হলো আমি কিন্তু এই কোর্সে আপনাদেরকে কাজ শেখানোর পর আস্তে আস্তে কিন্তু এইগুলো সমস্ত কিছু দেখাবো এছাড়াও আমার আরও একটা আইডিয়া আছে কারণ একটা অ্যাড ম্যানেজার থেকে অনেকগুলো অ্যাড রান করা যায় না অনেকগুলো আইডি কন্ট্রোল করা যায় না পেজ কন্ট্রোল করা যায় না তো যার কারণে আমি বর্তমানে তিনটা এবং আরও একটা বাড়িয়েছি মোট চারটা এরকম আইডিয়া আমার কাছে আছে তো আরও একটা আইডিয়া এখানে আছে আপনাদেরকে যদি একটু দেখাই সরি uh, এখানে আছে মেবি হুম এই যে এখানে আছে তো এখানে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই সরি একটু লেট হচ্ছে তো আমি আশা করছি যে যারা এই কোর্সটি নেবেন তারা হান্ড্রেড পার্সেন্ট এই কোর্স শেষ হতে হতে আপনারা একটা ভালো একটা ইনকামের পথ যেতে পারবেন এবং আমার জানা মতে এইভাবে আপনাদেরকে কেউ কোর্স দেখাবে কি আমার এটা জানা নেই হয়তো আপনাদেরকে সবাইকে কাজ শিখিয়ে ছেড়ে দেবে বাট কিভাবে আপনি কাজ পাবেন কিভাবে একটা কাজ নিয়ে আসবেন মানে এটা কিন্তু আমাদের কেউ দেখায় না আবার অনেকে দেখায় যে মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয় সো মার্কেট প্লেসের কাজ দেখিয়ে কিন্তু যে আপনারা আপনারা কাজ পেতে পেতে অনেক দেরি হয়ে যায় আমি কিন্তু মার্কেট প্লেসটাও আপনাদের মার্কেট প্লেসে কীভাবে আপনারা বাইরের দেশে কাজ করবেন সেইটাও দেখাবো এবং সাথে আমি কিন্তু আপনাদেরকে এটাও দেখাবো যে কিভাবে আপনি লোকালি মানে বাংলাদেশি ক্লায়েন্ট থেকে কাজ পাবেন এবং বর্তমানে কিন্তু আমার অনেক জবের অফার আসে যেগুলো আপনি যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন আপনার যদি সুযোগ হয় ঢাকায় যে থাকার তাহলে কিন্তু আপনি অনেক কাজ পাবেন যা আমি কোর্সের ভিতরে আলোচনা করেছি মিনিমাম দুই তিন লাখ টাকা আপনি কিন্তু যে যদি ঢাকায় যেতে পারেন তাহলে আপনার জবের অফার মানে অভাব হবে না এক কথায় তো এখানেও দেখেন যে প্রায় এরকম দশ পনেরোটা পেজ আছে যেগুলো আসলে অনেক কাজ করতে হয় হ্যাঁ, এখানে যে এটা বাংলা টিভি এগুলো অনেক প্রচুর কাজ করতে হয় এদের তারপরে এখানে যে এই পেজটা আছে এই পেজটা অনেক না এটা এক বড় ভাই ছিল সরি তো তিনি আর কি এটার প্রথম কাজ করেছিল পরবর্তীতে এই করোনার জন্য কাজ একটু স্টপ রাখছে তো আবার কাজ করাবে তো মোটামুটি এখানে যে এই পেজটা আছে এই পেজটাও অনেক কাজ হয় তো যাই হোক মোটামুটি আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম যে আমার এইটা হলো ফেসবুকের কাজ যে একটা কোম্পানির ফুললে দায়িত্ব থাকে এখন এই কাজগুলো করতে হলে আপনাকে কী কী কাজ শিখতে হবে এবং ফেসবুকের অনেকগুলো কাজ থাকে তো আমি সেইগুলো আপনাদেরকে শেখাবো এরপর কিছু কাজ আছে যেটা হলো আপনার ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচানো হ্যাঁ ফেসবুক আইডিকে আপনার একটা আইডি কী কারণে হ্যাক হয় কি করলে হ্যাক করতে পারবে না মানুষ তো এই বিষয় নিয়েও আমরা এর ভিতরে আলোচনা করব কারণ আমার কাছে এই ধরনের কাজ অনেক আসে যেগুলো ফেসবুক আপনার একটা আইডিকে আপনার এমনভাবে সিকিউরিটি দিতে হবে যাতে করে শেয়ারটা কেউ হ্যাক না করতে পারে এবং অনেক আইডি আছে দুই তিন লাখ টাকা করে বিক্রি হয় আবার সত্তর একাত্তর হাজার টাকা করে বিক্রি হয় সেসব আইডি নিয়েও অনেক কাজ করতে হয় তো এক কথায় আমি আপনাদেরকে এতটুকু বলে দেবো যে একটা আইডি কীভাবে হ্যাক হয় হ্যাক শেখাবো না বাট কীভাবে একটা আইডি হ্যাক হয় এবং কীভাবে আমরা আইডি একটা আইডিকে হ্যাক থেকে বাঁচাতে পারি তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ এরপর আমরা চলে আসি ইউটিউবে তো আমরা ইউটিউবে কিভাবে ইনকাম করি তো আমি আপনাদেরকে কয়েকটা বিষয় ইউটিউব নিয়ে দেখাই সেটা হলো যে প্রথম আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকি তো এখানে আমি আসলে অ্যাডসেন্স নিয়ে কাজ করতে পারি না এক কথায় যেটা বলবো সেটা হলো যে আমি ইউটিউব নিয়ে সময় দিতে পারি না ইনশাল্লাহ রমজান মাস চলছে এখানে সময় দেওয়ার ট্রাই করব যদি আপনি এখানে কাজ করেন তাহলে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এবং কিভাবে আপনি ইনকাম করবেন আমি এইটাও আপনাকে দেখিয়ে দেবো এটা ছিল আমার দুই তিন দিনের কাজের একটা ইনকাম সো আমি যদি আপনাদেরকে একটু রিপোর্টটা দেখাই দেখেন যে আপনারা যদি এখানে দেখেন আমি যেদিন যেদিন নিজে নিজে কাজ করি সেদিন কিন্তু যে আমার ইনকামটা ভালো থাকে হ্যাঁ এই যে এখানে দেখেন যে আপনার চোদ্দো ডলার হয়ে গেছিলো একদিনে আবার আগে অনেক আগে কাজ করতাম এই যে এখানে দেখেন যে হ্যাঁ, চল্লিশ ডলার তো এইগুলো মোটামুটি আপনার এখান থেকে অনেকগুলো কেটে যায় কেটে মোটামুটি অনেক সাত আট ডলার নয় ডলার দশ ডলার করে থাকে যদি আমি প্রতিনিয়ত কাজ করতে পারতাম মানে সময় দিতে পারি না যার কারণে এটা থাকে না তো আমি এই কোর্সের ভিতরে আপনাদেরকে দেখাবো যে প্রতিদিন কীভাবে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করার পরে আপনি প্রতিদিন মিনিমাম দশ ডলার ইনকাম করতে পারেন তো এটা কিন্তু যে আপনি একাই কাজ করে পারবেন অনেকে বলবে যে হয়তো গ্রুপ এইসব এইসব হ্যান ত্যান অনেক কিছু বলবে তো ওখানকার কোনো কিছু না এটা একদমই সিক্রেট একটা জিনিস যেটা আসলে ওইভাবে খোলামেলা কেউ আপনাকে দেখাবে না যেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই কোর্সের ভেতরে ওকে তো ইউটিউব মার্কেটিংয়ের একটা ইনকাম সেক্টর আমি দেখালাম যেটার মাধ্যমে আপনার গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারেন দ্বিতীয় আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আমরা ইউটিউব মার্কেটিং করে ইনকাম করতে পারি তো ইউটিউব মার্কেটিং বলতে আচ্ছা আমি তো ভিডিওটা বলেছিলাম যে পাঁচ মিনিট করব তো কয় মিনিট হলো ও নো আট মিনিট হয়ে গেছে সরি আমি আবার সরি বলে নিচ্ছি আমি আর দুই মিনিটের ভিতর শেষ করব তো ইউটিউব মার্কেটিং করে আমরা যে যেভাবে ইনকাম করতে পারি সেটা হলো আমি আসলে আপনাদেরকে এখানে দেখাতে পারবো আচ্ছা আমি জাস্ট গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকি গুগল অ্যাডস অ্যাকাউন্টে যদি আমি ঢুকি তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে গত এক মাস প্রায় আপনার এক মাস বলতে বলে এক সপ্তাহের ভিতরে আমি এখান থেকে শুধু গুগল অ্যাডস থেকে ইনকাম করেছি আপনার ছেচল্লিশ হাজার টাকার উপরে মেবি তার উপরে হবে এরকম আমার হিসাব নাই আসলে এখানে আসলে ডলার হিসাব করলে একটা বের হয়ে আসবে আমার সাড়ে তিনশো ডলার এখানে ছিল আসলে এটা নিয়ে অনেক ই আছে কাজ আছে আপনারা যখন কাজটা আমি আপনাদেরকে দেখাবো তখন আপনারা এটা বুঝতে পারবেন তো চাচ্ছিলাম সে অ্যাকাউন্টে দেখেন চলে আসছে তো এখানে দেখেন যে অনেকগুলা কাজ কিন্তু আমি করি হ্যাঁ সো এটা কিন্তু আপনার এক সপ্তাহের ভিতরে কাজ করেছিল দেখেন যে আপনার চুয়ান্ন ডলার উনষাট ডলার এখানে আশি আশি নব্বই ডলার করে অনেক কাজগুলো করা হয়েছে একশো ডলার উপরে দেখেন আমি যত পেজে যাবে তত কিন্তু অনেকগুলো পেজ কিন্তু এখানে রয়েছে তার মানে একটা অ্যাডস অ্যাকাউন্ট থেকে আপনার এতগুলো কাজ জাস্ট এক সপ্তাহের ভিতরে করা হয়েছে তো বাকি অনেকগুলো কাজ কিন্তু আপনার রয়েছে যেটা আমি আসলে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো সামনে তো এই ভিডিওটা এই পর্যন্ত কি ছিল যারা কোর্সটি নিতে চান তারা অবশ্যই কোর্সটি নেন কারণ এই কোর্সের ভিতরে আমি কী দেয় আমার ফেসবুকের এ টু জেড দেখাচ্ছি ফেসবুক থেকে আমি প্রায় পাঁচ ছয়টা ইনকামের সোর্স দেখিয়েছি আপনাকে ফেসবুক হ্যাক সম্পর্কে দেখিয়েছি ফেসবুক আপনি কীভাবে একটা ফেসবুকের সিকিউরিটি এক্সপার্ট হয়ে উঠবেন সেটা আমি আপনাকে দেখিয়েছি এইভাবে মানে অনেকভাবে আপনি ইনকাম করতে পারবেন তো একটা অসাম কোর্স হবে আপনার জন্য তো এখানে শেষ করছি আপনার যদি ভালো মন হয় তাহলে কোর্সটি যেভাবে কিনতে হয় আপনি জাস্ট ওখানে বিকাশ নাম্বারে টাকাটা পে করে আপনার ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে আপনি এই কোর্সটি নিয়ে নিতে পারেন তো এটাই আর যদি না হয় তাহলে আপনি যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকক্ষণ ধরে দেখছেন এই নাম্বারে কল করুন এবং আমার সাথে সরাসরি কথা বলে আর আমার ফেসবুক আইডিটা আমি আপনাকে দেখিয়ে রাখি আপনারা সরাসরি আমাকে এখানে এস এম এস দিন দিলেও আপনার সাথে আমার কথা হবে এবং ইনশাল্লাহ আপনি এ করতে পারবেন এই কোর্সটি সরাসরি আমার থেকেও কিনতে পারবেন ওকে তো এই ভিডিওটা পর্যন্ত কি ভিডিওটা অনেক লং হয়ে গেছে সো সবার কাছে আবার সরি বলে নিচ্ছে পাঁচ মিনিটের কথা বলে অনেক বড় হয়ে গেছে সরি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম